কত কথা জমেছে বুকে বলে বলে করে মুখে কত কথা জমেছে কি করে আজ বলবো আমি ভালোবাসি তোকে কি করে আজ বলবো আমি ভালোবাসি তোকে